একজন বিখ্যাত ইমাম শরীফের মধ্যে হাদিস নকল করতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল হযরত বলেন আমার নবীর মুখ থেকে বলতে শুনেছি আলা ওয়া ইন্না ফিল জাসাদি তোমাদের শরীরের ভিতরে একটা মাংস খন্ড আছে সালোহাল সালোহাল ওই মাংস যদি পরিশোধিত হয়ে যায় ওই মাংস যদি ভালো হয়ে যায় তাহলে তোমার শরীর ওরা ভালো হয়ে যাবে হয়ে যাবে সালোহাল সালোহাল ওই মাংস যদি ভালো হয়ে যায় তোমার পুরো শরীর ভালো হয়ে যাবে আর যদি ওয়াহিদা ওই সেগুলো তোমার কাছে মজা লাগবে আর যখন তুমি সেগুলো পাবা না তুমি পাগলের মতো অস্থির হয়ে সেদিন করতে থাকবা কারণ তোমার শরীরের ভিতরে একটা মাংস খণ্ড আছে ওই মাংস খণ্ডটা তোমার নষ্ট হয়ে গেছে আমার নবীজি বলেন আলা রহিনাল কর কলম সেটা হলো তোমার কলম সেটা হলো তোমার কলম তোমার বান্ধবের জানাঙ্গুলের নিচে একটা কলম আছে ওই কলম যদি ভালো হয় তাহলে তোমার মন ভালো তাহলে তোমার শরীর ভালো তাহলে তোমার নামাজ ভালো তাহলে তোমার দুনিয়া ভালো তাহলে তোমার পয়গাম নবী এসেছেন এই পশু মার্গের মানুষগুলোকে সব আল্লাহ আল্লাহ বানানোর জন্য আল্লাহর ওয়ালি বানানোর জন্য আল্লাহর গোলাম বানানোর জন্য আল্লাহর বান্দাবান্দি বানানোর জন্য এখানে নাচগান বানানোর জন্য নাচগান করার জন্য আমার নবী আসে নাই নাচগান থেকে মানুষকে বিরত রেখে মসজিদে আনার জন্য মক্কা করেছেন মসজিদে নবীতে নিয়ে আসার জন্য বাইতুল মাকদিসে নিয়ে আসার জন্য এই আমার নবী নবী আউ্বলের দান জুড়ে বলুন নবী কোন গানের আসর বানাই নাই কোন গানের মত সৃষ্টি করে নাই কোন হাদিসের মধ্যে কেউ দেখাতে পারবে না হাতে ধরে ধরে ইসলামের সুশীল ছায় তুলে নিয়ে এসেছেন সাহাবিরা তখন কিছু কবিতা পাঠ করেছে তাই কবিতা এক জিনিস গান আর এক জিনিস কবিতাকে গানের সাথে মিলাইয়েন না গান হলে যেগুলো অর্থ খারাপ যেখানে মিউজিক থাকে যেখানে গান বাজনা থাকে যেগুলো শুনলে মানুষ নামাজ থেকে দূরে চলে যায় এগুলো হলো গান আর কিছু কবিতা শিয়ার আছে যেগুলো আল্লাহ আল্লাহ গিয়েছেন ফরিদুল ইলামতার গিয়েছেন যেগুলো গিয়েছেন এগুলো গান নয় এগুলো হচ্ছে শেয়ার এখানে কোনো গান বাজানা নাই এগুলো শুনলে আল্লাহর বয়স হয় এই জন্য এখন শিয়ার দিয়ে গানের দলিল বানাই শিয়ারকে কারণ দলিল বানায়া মুসলমানদের ইমান নষ্ট করে করতেছে মুসলমানদের আখলাক নষ্ট করে করতেছে هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب এই আল্লাহ একবার হেদায়েত নাম করেছো এই হেদায়েতের অনেক দাম এই কালিমার অনেক দাম আমার নবীর নূর যে নূর নিয়ে পৃথিবীতে এসেছেন এই নূর আবু বকর হাসিল করেছেন হযরত ওমর ফারুক হাসিল করেছেন হযরত উসমান হাসিল করেছেন হযরত আলী হাসিল করেছেন লক্ষ লক্ষ সাহাবী উম্মতরা হাসিল করেছেন এই নূরের অনেক অনেক দাম এই ইসলামের অনেক দাম হেদায়তের অনেক দাম আল্লাহ তুমি এই দুনিয়ার কাম দিয়ে এই দুনিয়ার টাকা পয়সার লোভ দিয়ে এই নোটটাকে তুমি আমাদের অন্তর থেকে কেড়ে নিয়ে যাইও না রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব আমার নবীর তো কোনো গুনাহ ছিল না আমার নবী আল্লাহর তুমি যে আমাদেরকে কলম দান এই কলমের অনেক দাম এই কলমকে তোমার হাতের উপরে রাখিও তোমার উপরে রাখিও এই কলমকে তুমি কোনো বিপদগামী করিও না এবং আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা as'aluka qalban salima allahumma inni আল্লাহ এই কলককে আমাদেরকে পরিশুদ্ধ করবার তৌফিক দান করুন এই কলক পরিশুদ্ধ করবার এই কলককে পরিষ্কার করা একমাত্র উপায় হলো জিকির আল্লাহর জিকির ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم